পৃথিবীতে এক একজন মানুষকে আল্লাপাক সৃষ্টি করেছেন তবে সবাইকে পৃথিবীর সব মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এখানে প্রশ্ন হচ্ছে কেউ দেখতে সুন্দর দেখতে স্মার্ট আবার কেউ দেখতে কুশ্চিত আবার কেউ চোখ অন্ধ কেউ বোবা এক একজন এক এক ধরনের একজনের সাথে একজনের কখনোই মিল থাকে না এক একজন এক এক স্টাইলের এক এক চেহারা এক এক ভঙ্গিতে মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তবে আল্লাহ তালা বলেছেন আমি পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছি তোমরা কেউ কাউকে ঘৃণা করে ছোট করে কথা বলো না কারণ এই যে মানুষটিকে দেখতে পাচ্ছেন উনি দেখতে হয়তো বা একটু বিচিত্রাময় দেখতে অন্যরকম বা দেখতে একটু সুন্দর নাই কিংবা ওনার হয়তো বা চারিত্রিক গঠন আল্লাহ তালা এইভাবেই করেছেন তবে এখন এরকম কিছু কিছু মানুষ রয়েছে যাদেরকে দেখলে ভালো সুন্দর সবল মানুষগুলি একটু হিংসা করে কথা বলে একটু মানে বিভিন্ন ধরনের মন মানসিকতা নিয়ে কথা বলে তবে কেউ কাউকে ছোট করে কথা বলা ঘৃণা করা উচিত নয় কারণ ওনার জায়গাতে আপনি থাকতে পারেন কিংবা ওনার মতো আপনাকেও আল্লাহ পাক সৃষ্টি করতে পারত তাই সৃষ্টি নিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে যাকে যেভাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন ততটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকাটা হচ্ছে আমাদের জন্য মঙ্গলজনক তাই ঘৃণা করে ছোট করে কাউকে কথা বলা কাউকে ছোট করে দেখা উচিত নয় কারণ পৃথিবীর সকল মানুষ আল্লাহ তালা সৃষ্টি করেছেন সেই মানুষটি যেভাবে রয়েছেন আল্লাহ তালা চাইলে আপনাকে তার জায়গাতে নিয়ে যেতে পারতো এই জন্য আপনি যতটুকু রয়েছেন ততটুকুর মধ্যে সুক্রিয়া আদায় করবেন সুক্রিয়া আদায় করাটাই হচ্ছে আমাদের জন্য মুসলিমদের জন্য সবচেয়ে বড় একটি নিয়ামতের কাজ প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন অ্যান্ড শেয়ার করবেন